আপনি স্বপ্নে দেখেছেন কেউ আপনাকে হত্যা করবার জন্য দূর থেকে আঘাত করবার চেষ্টা করছে অনেকের বাবা মারা যায় মা মারা যায় বোন মারা যায় তো মাঝে মাঝে যখন আমরা ঘুমাই ঘুমে দেখতে পাচ্ছি যে মায়ের কবরে মা অনেক কষ্টে আছে অনেক দুঃখে আছে কান্না করছে অনেকে এরকম স্বপ্ন দেখে প্রথম প্রশ্ন ঘুমের মধ্যে কোনো প্রকার ভালো বা খারাপ স্বপ্ন দেখে কি করতে পারি বা সেই স্বপ্নই কারোর সাথে শেয়ার করা যাবে আচ্ছা খুবই জরুরি বিষয় কারণ ঘুম যার আছে স্বপ্নও তার আছে ঘুম যখনই মানুষ দেয় বিভিন্ন স্বপ্ন দেখে কেউ কেউ দেখে যে বউটু কেউ নয় ঘুমের মধ্যে চারখান বইয়ের মালিক হয়ে গিয়েছে এই স্বপ্ন আছে না নাই আবার অনেক মুরব্বী স্বপ্নে দেখে বিশাল বড় বাড়ির মালিক হয়ে গিয়েছে আবার কিছু কিছু যুবক দেখে আর ওয়ান ফাইভ কিনে ফেলছে স্বপ্নের কোনো শেষ নাই এখন প্রশ্ন হচ্ছে স্বপ্ন শেয়ার করা যায় কি যায় না কলিজার ভাইরা এদিকে তাকা খারাপ স্বপ্ন এই ক্ষেত্রে মতামত হচ্ছে এইটা যদি আপনি খারাপ স্বপ্ন দেখে থাকেন তবে এই স্বপ্ন কারো সাথে শেয়ার করা যাবে না খারাপ স্বপ্ন আমি দেখেছি যেমন আমি দেখেছি কি যে এলাকার ভিতরে খুনাখুনি হচ্ছে হানাহানি হচ্ছে কিংবা আপনি স্বপ্নে দেখেছেন কেউ আপনাকে হত্যা করবার জন্য দূর থেকে আঘাত করবার চেষ্টা করছে মনে রাখবেন এই সমস্ত স্বপ্ন বাজে স্বপ্ন এই স্বপ্ন যখন দেখে ফেলেছেন কাজ একটা ঘুম থেকে উঠে সকালবেলা সুন্দর করে আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দিবেন হাদিসে এসেছে বালা যে ব্যক্তি বেশি বেশি দান করে আল্লাহ তাকে বিপদ মুক্ত জীবন দান করে অতএব যখন খারাপ স্বপ্ন দেখেছেন এটা কি শেয়ার করা যাবে অনেকে আছে দেখবেন খারাপ স্বপ্ন দেখে কি যে একটা অবস্থা হ্যাঁ ঘুম থেকে উঠে মানুষ খুঁজে বেড়ায় কার কাছে বলা যায় এরকম লোক আছে না নাই খারাপ স্বপ্ন কাউকে বলা উচিত না তবে হ্যাঁ ভালো স্বপ্ন দেখলে বলা যায় এটা বলা বারণ নয় যেমন আপনি নবীজিকে স্বপ্ন দেখেছেন এটা কি খারাপ স্বপ্ন ভালো স্বপ্ন এটা এটা ভালোবাসার মানুষদের কাছে গৌরবের সঙ্গে বলবেন এবং দোয়াও চাইবেন আমি নবীকে দেখেছি ঠিক আছে তবে নবীর আদর্শ যেন মানতে পারি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক প্রণামী ভালো স্বপ্ন শেয়ার করা যায় খারাপ স্বপ্ন শেয়ার করা কখনো ঠিক হতে পারে অতএব ভালো স্বপ্নের ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে এই যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তবে বলতে পারেন আপত্তি নেই যদি খারাপ স্বপ্ন দেখে থাকেন এক নাম্বার কাউকে শেয়ার করবেন না দুই নাম্বার কিছু দান সৎকা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ অনেকের বাবা মারা যায় মা মারা যায় বোন মারা যায় তো মাঝে মাঝে যখন আমরা ঘুমাই ঘুমে দেখতে পাচ্ছি যে মায়ের কবরে মা অনেক কষ্টে আছে অনেক দুঃখে আছে কান্না করছে অনেক এরকম স্বপ্ন দেখে মাঝে মাঝে আমাকে প্রশ্নও করে প্রিয় ভাইরা এটা দেখেছেন এটা ঠিক আছে কিন্তু এই কথা এলাকার মানুষের কাছে বলবেন না যায় হায় মাকে দেখলাম মা কবরে আজাবে শাস্তি পাচ্ছে কবরে আজাব মাকে গ্রাস করে ফেলছেন না এটা শেয়ার করবেন না চুপচাপ নিজে দোয়া করবেন মায়ের জন্য মাদ্রাসা মসজিদে গরিবদেরকে দুঃখীদেরকে দান করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ